প্রিয় বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিও টপিকটা হচ্ছে কি যে কিভাবে কাস্টম ইউআরএল সেট করব কাস্টম ইউআরএল এর গুরুত্ব ইউটিউবে খুবই বেশি অর্থাৎ আমাদের যখন 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয় ইউটিউবে তখনই আমরা কাস্টম ইউআরএল সেট করতে পারি এখন কি প্রয়োজন আছে এই কাস্টম ইউআরএল সেট করার কাস্টম ইউআরএল সেট সেট করার প্রয়োজন হলো এই যে যখন আমরা পাঁচশো একশোর পরে যখন পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয় তখন আমাদের একটা কমিউনিটি ট্যাব ওপেন হয় সেই ইউটিউবে তোমরা দেখছো এই কমিউনিটি ট্যাব নিয়ে আমাদের একটা আমার একটা ভিডিও চ্যানেলে আছে ইতিমধ্যে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এই কমিউনিটি ট্যাবের সুযোগ সুবিধা সম্পর্কে সেখানে বলা আছে এই কমিউনিটি ট্যাব ওপেন করতে হলে পাঁচশো সাবস্ক্রাইবার হওয়ার পরে এই যদি কাস্টম ইউআরএল সেট করা না থাকে তখন কমিউনিটি ট্যাব এনেবল হবে না এবং পরবর্তীতে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয় তারপরে যখন আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু এই কাস্টম ইউআরএল সেট করা না থাকলে কতগুলো শর্তের ভিতরে এই কাস্টম ইউআরএল আছে এই কাস্টম ইউআরএল যদি সেট করা না থাকে তখন কিন্তু আমাদের মনিটাইজেশন ডিজেবল হবে মনিটাইজেশন অ্যাকসেপ্ট হবে না সুতরাং চলো দেখি নিই কিভাবে কাস্টম ইউআরএল সেট করা যায় কাস্টম ইউআরএল সেট করতে হলে আমরা প্রথমে চলে যাবো আমাদের গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ করবো গুগল ক্রমে গিয়ে সার্চ করব studio dot YouTube dot com দেখো studio dot YouTube dot com search করার পরে এখানে আমাদের আমার চ্যানেলে চলে আসছি এবার চ্যানেল চলে আসার পরে এখান থেকে আমরা চলে যাব এই যে নিচের দিকে নিচের দিকে এখানে আছে কাস্টমাইজেশন এই কাস্টমাইজেশনে ক্লিক করব কাস্টমাইজেশনে ক্লিক করার পরে এখানে আছে বেসিক ইনফো এই বেসিক ইনফোতে ক্লিক করব বেসিক এমপিতে ক্লিক করার পরে এখানে দেখো তোমার চ্যানেল ডিসক্রিপশন দিতে পারবে তুমি তোমার চ্যানেল যে ট্রান্সলেশন দিতে পারবে চ্যানেলের নাম এবং ডিসক্রিপশনটা কি কোন কোন ভাষায় ট্রান্সলেট করতে চাও সেটা দিতে পারবে এবং তার নিচেই আছে চ্যানেল ইউআরএল এই চ্যানেল ইউআরএল এখানে দেখো উপরে উপরে দেওয়া আছে প্রথমটাই আছে এই যে ডিফল্ট যেটা যেটা আমাদের ইউটিউব আমাদেরকে চ্যানেল খোলার সাথে সাথে দিয়ে থাকে সেটা আছে এবং তার নিচেই আছে কাস্টম ইউআরএল এই কাস্টম ইউআরএল এর সুবিধাটা হচ্ছে যে যদি আমরা কখনো আমাদের ফোন হাতের কাছে না থাকে কখনো যদি আমাদের চ্যানেলের লিংক কাউকে দেওয়ার প্রয়োজন থাকে তো তখন আমরা কাগজে লিখে এটা দিতে পারবো অথবা মুখে বলতে পারবো এই কাস্টম ইউআরএল এর মাধ্যমে কারণ এটা খুব শর্ট এবং সহজ হয় এটা অর্থাৎ আমরা নিজেদের মতো করে বানিয়ে নিতে পারবো তো দেখো এখানে আমার কাস্টম ইউআরএল সেট আছে এই দেখো www.youtube.com/c/gazi creations দেখো এই এই এই কাস্টম ইউআরএলটা আমি যদি ওই উপরের এত বড় ইউআরএল এটা এবং এখানে কিছু কতগুলো কোড থাকে যেটা আমরা কাস্টমাইজ করতে পারবো না তো এটা যদি আমরা কাস্টম ইউআরএল সেট না করি আমরা কিন্তু এটা মনে রাখা কোনোভাবেই সম্ভব নয় এটা মুখস্থ রাখা সম্ভব নয় সুতরাং কাস্টম ইউআরএল দিয়ে আমি যখন এই এই লিঙ্কটা আমি একটু কপি করে নিই কপি করে নিয়ে আমাদের বোঝার সুবিধার জন্য কপি করে নিলাম ইউআরএলটা যখন সার্চ করব তখন আমরা যে কোনো ব্রাউজারে সার্চ করলে আমাদের চ্যানেলটা পাবো খুব সহজে এখন এখানে আমি মানে এখান থেকে বের হয় তোমরা যদি এখানে এই যে কাস্টম ইউআরএলটা আছে এখানে তোমরা তোমাদের এই এই যে এই www.youtube.com/c/ এই পর্যন্ত দেয়া থাকবে এর পরবর্তীতে তোমাদের যে চ্যানেলের নাম সেটা তোমরা স্পেস ছাড়া লিখে দেবে কোনো প্রকার স্পেস ব্যবহার করবে না সেটা লিখে দেবে এবং এই যে ডান দিকের উপরে কর্নারে পাবলিশ আছে পাবলিশ অপশনে ক্লিক করে দেবে এবার তোমাদের কাস্টম ইউআরএলটা সেট করা হয়ে যাবে তো এবার দেখি কাস্টম ইউআরএলটা দিয়ে আমার যে কাস্টম ইউআরএলটা আছে সেটা দিয়ে সার্চ করলে আমাদের চ্যানেলটা আসে কিনা আমি কাস্টম ইউআরএলটা ওখানে পেস্ট কপি করছিলাম এখানে গুগলে এসে আমি পেস্ট করে দিলাম এবার এখানে দেখি সার্চ করলে আমার এই চ্যানেলটা আসে কিনা দেখো বন্ধুরা কাস্টম ইউআরএলটা দিয়ে আমি সার্চ করার পরে দেখো আমার চ্যানেলটা কিন্তু এখানে চলে আসছে দেখো এখানে চলে আসছে তো বন্ধুরা এভাবে তোমরা তোমাদের কাস্টমার ইউআরএল সেট করবে বন্ধুরা ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তো দয়া করে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে